Thank you. আকারে আছে কিন্তু এখন তো অনেক ভালো তারপর অনেকগুলো ফেরি চলতেছে যার জন্য আমরা এমনিতে চলতেছে কিন্তু আমাদের দরকার ব্রিজ এবং ব্রিজের অপেক্ষায় আমরা আছি জানি না ব্রিজ আমরা দেখতে পারবো কবে কথা আগামী বছরের জুনের মধ্যে উদ্বোধন হবে হয়ে যাবে হয়তো এই ব্রিজে হওয়ার খবরে খুশি না খুশি অত্যন্ত খুশি তার কারণ এটা বহুদিনের পাওনা তার কারণ বিএনপি সরকার এটাকে কয়েকবার দেওয়ার কথা বলেও তারা প্রতিশ্রুতি ভঙ্গ করছে যারা আনোয়ার মন্ত্রী বহুবার চেষ্টা করছে কিন্তু তারপরও সে পারে নাই তাদের কিন্তু এবার অবশ্যই শেখ হাসিনা এটা পারছে এখানে ভায়াডাক সেতুটির মোট দৈর্ঘ্য চোদ্দোশো সাতাশ মিটার মূল সেতুটি হচ্ছে নয়শো আটানব্বই মিটার এখানে নয়টি স্প্যান আছে সাতটি স্প্যান একশো বাইশ মিটার করে এবং দুইটি স্প্যান বাহাত্তর মিটার করে সেতুর বর্তমানে সুপার স্ট্রাকচারে কাজ চলতেছে আমরা আশা করতেছি আগামী দুই হাজার বাইশের জুন নাগাদ কাজটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এ পর্যন্ত সেতুর অগ্রগতি সেভেন্টি টু পার্সেন্ট এখানে চায়না অনুদানি ফিফটি পার্সেন্ট যার পরিমাণ বাংলাদেশি টাকা ছয়শো চুয়ান্ন কোটি টাকা এবং এটা চায়না লোন না এটা গ্রান্ট অনুদান অনুদানে নির্মিত হচ্ছে এখানে চায়না প্রকৌশলীদের পাশাপাশি বাংলাদেশি যারা প্রকৌশলী এবং অন্যান্য কারিগরি জনবল আছে তারাও নিয়োজিত আছে এবং এই সূত্রটি বাস্তবায়িত হওয়ার পরে খুলনার সাথে বরিশাল যে দুইটা বিভাগ সেটার মধ্যে যে যাতায়াত সময় ট্রাভেল টাইম আরও কমে যাবে এবং আরও যাতায়াত আরামদায়ক এবং সহজতর মোট মানে ব্যয় কত হচ্ছে বললেন মোট ব্যয় হচ্ছে আটশো আটানব্বই কোটি টাকা ছয়শো চুয়ান্ন কোটি টাকা বরিশাল এবং ফিরোজপুর হয়ে আমাদের খুলনার যাতায়াতের ভিতরে এক অন্যতম প্রতিবন্ধকতা ছিল এই কথা নদীর উপরে এই ফেরিটা এই এই ইয়েটা কানেক্টেড হয়ে গেলে আমাদের খুলনা থেকে বাগেরহাট হয়ে ফিরোজপুর দিয়ে আমরা একদিকে আমরা পায়রা পোর্টও ইউজ করতে পারবো আবার রাজধানীর সাথে পদ্মা বীজ যোগাযোগ করে ইউজ করে আমরা রাজধানীর সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে বলেছেন যে এটা আসলে বরিশাল প্রথমত হলো স্থানীয়ভাবে দুইটি উপজেলার সদর সদরের সাথে কানেকশন অপরের আর এখানে বরিশাল খুলনার সাথে সরাসরি সড়ক যোগাযোগের জন্য এই ব্রিজের গুরুত্ব অপরিসীম এবং এই ব্রিজটা আমাদের বাংলাদেশ চাইনা চায়না মৈত্রী অষ্টম সেতু হিসাবে এটা আমাদের সড়ক ও জনপথ কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে এ পর্যন্ত এই প্রকল্পের অগ্রগতি সেভেন্টি টু পার্সেন্ট আমরা আশা করি জুন দুই হাজার বাইশে এই সড়কটা যানবাহন চলাচলের জন্য এই সেতুটা যানবাহন চলাচল মুক্ত করে দেওয়া যাবে এবং এটার অ্যাপ্রোচ একদিকে আপনার চারশো মিটার আরেকদিকে এগারোশো মিটার অ্যাপ্রোচ আমাদের কাজ পূর্ণ গতিতে চলছে এই করোনাকালীন সময় আপনারা দেখতেছেন আমাদের কোনো কাজ কিন্তু কোনো বন্ধ নেই এবং ফুল সুইংয়ে কাজ চলছে যে গতিতে চলছে স্যার নির্ধারিত সময় হ্যাঁ ইনশাল্লাহ জুন বাইশে এটা শেষ হবে আমাদের কাজের গুণগত মান বা অগ্রগতিতে আপনি সন্তুষ্ট সন্তুষ্ট আমরা সন্তুষ্ট দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন